ইসলাম শব্দের অর্থ হল শান্তি যদিও মূল অর্থ আত্মসমর্পণ আর আমরা জানি যে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয় যুদ্ধ বিরহ বন্ধ ইসলামের শান্তি তখনই পাওয়া যাবে যখন ইসলাম প্রণীত বিধানগুলো মানুষ তাদের জীবনে বাস্তবায়ন করবে অশান্ত পৃথিবীকে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পরিপূর্ণ শান্তি দিয়ে ভরপুর করেছেন যার ফুকের মাধ্যমে কোরআন তেলাওয়াত করে ফু দিয়েছে আর শান্তি কায়েম হয়ে গেছে ব্যাপারটি মোটেও তা নয় বরং শান্তি কায়েম হয়েছিল ইসলামের বিধানগুলো মানুষ মেনে নিয়েছে সর্বান্তকরণে অর্ডার আসতে দেরি মানতে আর দেরি নাই যারা ইসলাম গ্রহণ করেছিল যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের সকলে একটা শিক্ষা সমানভাবে ছিল আমল সবার সমান ছিল না কিন্তু একটি চিন্তা সবার মাঝে সমানভাবে বিদ্যমান ছিল সেটা হলো সামিয়ানা ও আত্মায়না না মানলে শান্তি আসবে না মানার মাঝে শান্তি যেদিন মদের চূড়ান্ত নিষেধাজ্ঞা আসলো আপনারা জানেন যে এর আগে নামাজের ওয়াক্ত ব্যতীত বাকি সময় মদ পান করার অনুমতি ছিল যে তোমরা মাদকাসক্ত হয়ে নামাজ পড়ো না তাহলে বাকি সময় অসুবিধা নেই খেতে পারো কিন্তু যখন ইন্নামাল খামরু আল মাইসিস

টেলিভিশন রেডিও ছিল না পত্র পত্রিকা ছিল না যে প্রচার করে দেবে বরং প্রচারের মাধ্যম ছিল মুখ ঘোষণা করো মদ হারাপ এই ঘোষণা শোনার সাথে সাথে মদিনার অলিতে গলিতে মদের বন্যা প্রবাহিত হয়েছিল যাদের ঘরের মটকার মাঝে মদ ছিল তারা মটকা ঢেলে দিল জগের মাঝে মগের মাঝে মদ ছিল ঢেলে দিল যারা গ্লাস হাতে নিয়েছে মদ পান করবে আয়াত নাজিল হয়েছে মদ হারাম কানে আওয়াজ আসার সাথে সাথে গ্লাসের মদটা ফেলে দিল এমন বর্ণনা পাওয়া যায় কেউ মুখে মদ নিয়েছে গালের মাঝে মদ আছে এখনো গিলে নাই গানে আওয়াজ আসার সাথে সাথে তারা মুখের মদটাও ফেলে দিয়েছে সামে না ও আত্ম গ্লাসে যেহেতু নিছি এটুকু খাইয়াই এলো যেহেতু আয়াত নাজিল হয়েছে মদ হারাম তাহলে তো আর জীবনে কোনোদিন খাওয়া যাবে না তো যতটুকু জগে আছে মগে আছে এ চান্স জীবনে শেষবারের মতো কাজে লাগে এ চিন্তা একজন সাহাবার মাথায় আসে একটি থিওরিতে সবাই একমত শোনার সাথে সাথে মানতে হবে মানার নাম ইসলাম আমাদের দেশে এখন জানার নাম ইসলাম মানার নাম ইসলাম নয় সুদ হারাম এটা জানে না কয়জন সবাই জানে এরপরও সুদ আছে আসছে সবাই অনেকে হারাম জানে আমার বন্ধু নামাজ পড়া ফরজ এটা কয়জন জানে না সবাই জানে কিন্তু নামাজ কয়জনে পড়তেছে হাজার হাজার লোক মানে এই জন্য ইসলাম নির্দেশনা দিয়েছে এটা হবে নির্দেশনা বাস্তবায়নের নীতি শুনলাম আর মানলাম আর যারা মোমেন নয় মুনাফের কাফের তারা বলবে সামে না ওয়াসাই না শুনলাম কিন্তু মানলাম না শুনলাম কিন্তু মানলাম এটা হলো কাফেরদের নীতি মুনাফেরদের নীতি এখন যদি আমরা এই নীতি দিয়ে বিচার করি তাহলে মোমেন কত পার্সেন্ট পাবো বরং জানতেছি মানতেছি না এই নীতির লোক বেশি ঠিক না এজন্য তো শান্তি না অশান্তি কেন এই কারণে